আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো আজকে হুট করে চলে আসলাম তো এখানে দেখেন আমি একটা মাইক্রোফোন আজকে নিয়ে নিব তো অফিস ছুটি হওয়ার পর সোজা চলে আসছি ইলেকট্রিকের দোকানে তো এখান থেকে আমি একটা মাইক্রোফোন নিব তো ফোনটায় কি কি আছে ভিতরে কি আছে না আছে আপনাদেরকে সব কিছু আমি দেখাবো সকলে দেখতে থাকেন সর্বপ্রথম আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি আসলে ভালো কিনা অবশ্যই জানাবেন তো আমি এখন ফুল আনবক্সিং করব আপনাদের সামনে তো আমি যখন বাসা আসলাম বাসা আসার পর এটা আবার একটু আপনাদেরকে দেখাইতেছি তো এরপরে আমি আনবক্সিং করব এই এটা হচ্ছে এম ওয়ান এম ওয়ান মাইক্রোফোনটার নাম হচ্ছে এম ওয়ান মডেল তো এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না একটু জুম করে নেওয়া যাক তো দেখেন আসলে অরিজিনালি এটা যদি আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তো এটাই নেবেন দেখে নেবেন ঠিক আছে তো আমি নিয়েছি যেহেতু ইনশাল্লাহ ভালো হবে আর আর এই চ্যানেলটা আমার শুধু গরিব অসহায় মানুষদের জন্য আমরাও নিজেরাই গরিব কিন্তু তারপরও আমি একটা উদ্যোগ নিয়েছি যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো পাশে থাকবো কাজ করব যতটুকু পারবো ততটুকু নিয়ে সাহায্য করব তো এখন পুরো বক্সটা আমি আনবক্সিং করব আপনারা সাথে থাকেন দেখতে থাকেন বক্সটা আমি এখন খুলব ঠিক আছে তো বক্সটা এখন মোটামুটি খোলা শেষ তো এখন ভিতরে দেখব কি আছে ও আও সুন্দর একটা জিনিস সুন্দর একটা ব্যাগ তো বক্সের ভিতর আর কিছু নাই তো এখন আমি সুন্দর একটা ব্যাগ আছে এখানে ব্ল্যাক রঙের ব্ল্যাক কালার তো আসলে আমি আজকে নতুন ভিডিও করতেছি তো আসলে একটু ভুল হচ্ছে তো এটা ব্যাপার না সুন্দর সুন্দর একটা ব্যাগ দিয়ে দিয়েছে তো এই জিনিসগুলো সবসময় সেফে রাখার জন্য তো ব্যাগটা দিয়ে দিয়েছে তো আমি এটা ফুল ভিতর থেকে যা আছে সবকিছু বের করব এখন মোটামুটি সবকিছু বের করেছি এটা হচ্ছে মাইক দিয়ে ইউজ করা যাবে বক্সে ইউজ করা যাবে এই লাইন দিয়ে তো তারপর আমি ওইখানে বক্সে ট্রাই করেছি আসলে অনেক সুন্দর অনেক সুন্দর সাউন্ড দেয় অনেক সুন্দর আওয়াজ দেয় অনেক ভালো তো এখন আমি দেখাবো পরের জিনিসগুলা মাইক্রোফোনে কি কি থাকে আমি সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা মাইক্রোফোনের উপরে লাগানো থাকে যাতে সাউন্ডটা যদি আপনি কোনো জিনিস রেকর্ড করেন তো সাউন্ডটা যাতে কন্ট্রোলে রাখা যায় এই কারণে এই জিনিসটা ইউজ করে মূলত তারপরে হচ্ছে এখানে একটা ক্লিপ লাগানো আছে ক্লিপটা আপনি শার্টে অথবা টি শার্টে গলার কাছে দিয়ে আপনি ইউজ করতে পারেন যে কোনো জায়গায় দিয়ে আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর জিনিসগুলা আসলে মোটামুটি অনেক সুন্দর অনেক ভালো তো এটা হচ্ছে ব্যাটারি চালিত একটা প্রোডাক্ট তো এখানে ব্যাটারি লাগানো থাকে তো ব্যাটারিটা আপনার আমরা যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তো এখানে আছে এই যে এখানে দেখেন ক্যামেরা আছে এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনি ইউজ করতে পারেন স্মার্টফোনে ইউজ করতে পারেন তো উপরেরটা হচ্ছে উপরেরটা হচ্ছে ডিএসএলআর মোড আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে অফ আর নিচেটা স্মার্টফোন আর এটা হচ্ছে মোবাইলের ইয়ারফোনের লাইন যেখানে দেয় সেখানের লাইনটা আর কি সেটা দিয়ে এখানে আমরা ভিডিওটা করতে পারবো অথবা রেকর্ড করতে পারবো সেখান থেকে প্রোডাক্টটা আসলে অনেক ভালো আপনারা যদি নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দেখে শুনে নিতে হবে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটাই নিতে হবে তাহলে অনেক ভালো হবে আর প্রোডাক্টটার দাম একবারই কম যারা নতুন একদম নতুন তাদের জন্য একটা ভালো একটা প্রোডাক্ট তো আসলে অনেক ভালো আছে আপনারা নিলে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এটা এখন পুরাটাই দেখাবো যে এখানে লাইনটা হ্যাঁ লাইনটা আসলে অনেক বড় দিয়েছে অনেক প্রায় পাঁচ গজ হবে এরকম আনুমানিক পাঁচ গজ এরকম হবে তো জিনিসটা অনেক সুন্দর অনেক ভালো আপনারা চাইলে নিতে পারেন তো আমার এই আমি আবারও বলতেছি আমার এই চ্যানেলটা মূলত গরিব অসহায় মানুষের জন্য আসলে আমিও তো নিজেও গরিব কিন্তু তারপরে আমি চেষ্টা করব চেষ্টা করতেছি গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য তাদের জন্য কাজ করব ইনশাল্লাহ সকলে আমার আমার জন্য দোয়া করবেন এবং আমার টিম আমার ফ্যামিলি সকলের জন্য দোয়া করবেন তো মোটামুটি জিনিসটা আমি সব কিছু আনবক্স নিয়ে আসলাম আনবক্স করলাম সব কিছু মোটামুটি দেখাইছি এখন মোটামুটি পরিষ্কার সব কিছু আমি রেডি করে ফেলাইছি তো অনেক সুন্দর আসলে যখন স্পিকারটার উপরে যে এটা আছে ওইটা লাগালে আসলে অনেক সুন্দর দেখানো যায় তো সকলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সকলকে দেখানোর সুযোগ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন